this writing friends आज हम लिखवा हिंदी रे सुरवा ओ हिंदी रे हेगड़े ओ हाँ डबल कर रही हूँ 10k Mickey herself herself your coat. Through. Through. In. I. definitely. ଏଠି ଆ ଯେମିତି ଅଛି ଠିକ୍ ଓ ମଧ୍ୟ ସେଇଭଳି କରିବେ ଆଉ ଉପରେ କାଢ଼ିଦେବେ ହଉ ସ୍ଥଳ ଦେଖି ଦେଉଛି ଭିଡ଼ିଓଟି ହଉ all. এটি ডাবল রইল all হিন্দিতে স্বরবর্ণ সরিয়েছি আসন্ত সেগুলোকে কোনটা দেখে নেওয়া অ আ হর্ষেই দীর্ঘেই হর্ষৌ দীর্ঘৌ ধ্রুব A I O O ఎస్ నేను తెలుసుకోవడం వల్ల సెర్చ్ చేయొచ్చు यदि टीके भी वीडियो पसंद लगता है तो लाइक सब्सक्राइब एंड शेयर करने का धन्यवाद